ফুল বানু ফুল বানু যেও না যেও না রে মনের কথা মনেই রইল বলা তো হইল না রে ও ফুল বানু একটা ধুমার কাঠি দে কি ধুমার কাঠি মানে সিগারেট দে একটা এরপর ফাঁস গেলাস করা পাত্তি দুধ চিনি বেশি দিয়ে এক কাপ চা দিবি তোরে না একশো দিন কইছি আমার দোকানে বিড়ি সিগারেট বেশি না আর তুই ইচ্ছা করে বারে বারে আমার ফুল বানো ঢাউসকে আমার নাম ফুলবানো না ফুলমতি স্টেশনে চাপকল থেকে এক জগ ঠান্ডা পানি আইনা দে তো এনে জগ এই মজনু ট্রেনের যাত্রী ছাড়া অত্র এলাকায় কারো হুকুমের গোলামি করে না একমাত্র ফুল বানু থুকু ফুল মতি ছাড়া আরে বানু আর মতি তো বিষয় না তোর কথার দাম আমার কাছে অনেক তা তো ওই বই আমার চোখের সামনে তুই বড় হইছস বড় বোন হিসেবে আমার একটা দাবি আছে না আচ্ছা তোর মাথার তার কি ছিরা তুই আমার বোন হবি কে উল্লাপাল্টা কথা কইলে কইলাম পানি আনুম না তোরে আমি অন্য চোখে দেখি এত ডং করস খে জানোস না মনে হয় আমার লগে উল্টা সিধা কথা কবি একেবারে জাইরা ট্রেনের তলে মাথা দিমু এরপর ভূত হইয়া তোর ঘরে চব্বিশ ঘন্টা বয়ে থাকবো তুই ট্রেনের নিচে মাথা দিলে কি আমার সে বড় হইতে পারবি তুই আমার সে ছোড়ো ছোড়োই থাকবি এই পনেরো দিনের ছোট বড় কোনো ব্যাপার আমি তরে বিয়া করবো দরকার পড়লে জোর করে বিয়া করবো আমি তোর মতো বাদাইমা স্যারারে বিয়া করবো না আমার বাবাই তার বন্ধুর পোলার লগে বিয়া ঠিক করে রাখছে কতবার কমু তরে তুই অন্যদিকে চেষ্টা কর যা মিস ফেলাবার তুমি গুগু দেখছো অন্তরে গুগুর ফাঁদ দেও নাই আমি বাদাই মামু কেন একটা কাম তো করি তাছাড়া গ্রামে আমার নামে জমি জিরাত আছে না কাবিনের সময় তোর নামে লেখা দিমু হুম এখন আগে পানি না দে জমি জিরাত পরে দিস নাইলে দোকানে বয় আমি আনতাছি কাম করে কামও তো দুই পয়সার কুলিগিরি শালার মাইয়া জাতি ছেড়া বেইমান হের লাইগা আমি এই স্টেশনে বইরা আছি আর আমার ইতিহাস বুঝায় খালি একবার কবুলটা পড়া হোক এরপর দেখমু এত ফর ফর ফর ফর কেমনে করে কি রে কি কস বিড়বিড় কইরা কিছু না গান গাই এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দিব ময়মনসিংহ থেকে নেত্রকোনা জারিয়া পর্যন্ত একটা লোকাল ট্রেন আছে এইটুকু পথে ছোট ছোট অনেক স্টেশন রয়েছে অদ্ভুত অদ্ভুত নাম সেসব স্টেশনের শম্ভুগঞ্জ পূর্বধলা শ্যামগঞ্জ গৌরীপুর বিশকা জালুসকা আরও আরও কিসব নামের বাহার বিশকা স্টেশনের কয়েক গজ পশ্চিমে ফুলমতি চায়ের দোকান দোকানটার বাবার ছিল বাবা মারা যাওয়ার পর ফুলমতি ব্যবসার হাল ধরে ফুলমতি জন্মের পর ওর মা মারা যায় স্টেশন থেকে সাড়ে তিন মাইল ভেতরে ওদের গ্রামের বাড়ি বাড়িতে ভাঙাচোরা দুটো টিনের ঘর আছে ওই ঘরে এক আত্মীয় থাকে তার ফুলমতি স্টেশনের দোকান ঘরে ঘুমায় তবে মাঝে সাঝে বাড়ি যায় স্টেশনের সবাই ফুলমতিকে এক নামে চেনে এবং ভালোবাসে কারণ ওর বাবা ভীষণ ভালো মানুষ ছিলেন আর মজনু সত্যি সত্যি ফুলমতির জন্য দিওয়ানা মজনু ওরও কেউ নেই বাড়ি ঘর গ্রাম ছেড়ে শুধু ফুলমতিকে চোখে চোখে রাখার জন্য এই বিশকা স্টেশনে পড়ে আছে ফুলমতিকে মজরু খুবই পছন্দ করে যতদিন বিয়ে শাদী না হচ্ছে ততদিন মজরুর স্টেশন ছেড়ে কোথাও যাবে না এটাই তার কথা স্টেশনে মজরুর আয় রোজগার তেমন হয় না তবুও কিন্তু ফুলমতির মতিগতি বোঝা দুষ্কর চিনি বাদ দিয়ে একটু চা দিতে পারেন ভাইজানের কি ডায়াবেটিক্স আরে না মোডে কন্ডেন্স মিল্কের চা এম নেই মিটালয়ে তা আপনার দেশ কই আগে তো এই এলাকায় দেখি নাই মোর বাড়ি কাঠি বরিশাল পিরোজপুর ঝালকাঠি হেয়া হনেন নাই ওই দিককার ও আচ্ছা আপনি তাহলে পাইন না দেশের মানুষ এই জন্যই চা চিনি লাগে না তা কোনো কামে আইছিলেন এদিকে কাম একটা আছে এত দূর কি খালি খালি কাম ছাড়া তো আর এই নেন ভাই চা নেন আমারও এক কাপ দে তুই কতবার চা খাবি যা স্টেশনে যা অহনি ট্রেন আইব যা চা কি তোর দোকানে মাগনা খাই আর আমার সবসময় তো সরসর করস কে তোর সমস্যাটা কি ভাইজানের লগে জরুরি কথা কইতাছি দেখছ না কে কি খামে আইছে কার কই বাড়ি তা দিয়ে তোর কি দরকার মানুষের এত প্রশ্ন করসকে শান্তি মতো চা খাইতেও দেস না তোর কথার অত্যাচারে আমার দোকানের কাস্টমার কমে আইতেছে পান আছে নাই আই না ওর দোকানে পান বিদে সিগারেট রাহে না খুব সমাজ সচেতন মাইয়া আমার সাথে বিয়া ঠিকঠাক দোয়া করেন ভাইজান আমাকে সংসারটা যেন সিনেমার সাবানা আলমগীরের মতন মিলমিশ আর ভালোবাসা রয় আপনি এনে থাকলে দাওয়াত অবশ্যই পাইবেন এই বুঝু তুই এখন আমার দোকান থেকে যা তো বাঘ তোর লগে কবে বিয়া ঠিক হয়েছে আমার ব্যাদ দোপ ছাড়া একটা থাপ্পড় খাবি <laughs> ভাই এনান ফান আপনি কোন জর্দা চয়েস করেন চমন বাহার সামান্য দিও বেশি না কিরে তুই বলে পান বেচস না পান পেলি কই দোকানে পান তুলছি আমারে জানেলি না তোর ব্যবসা বড় হইলে কি আমি নজর দিমু আমার একবার কইলে না তুই আর আমি তো এতক্ষণ খেয়ালও করি নাই বিজা লাল কাপড়ের নিচে পান রাখছস খেয়াল করবি কেমনে স্টেশনে বইয়া শকুনের মতো আমার দিকে চায়া থাকস আর দোকান আইলেও আমার মুখের উপরেই তোর ইন্দুরের মতো ছোট্ট ছোট্ট চোখ দিয়ে চায়া থাকস তো কত হইলে দশ টাকা পাঁচ টাকা দেন কাল তো পাঁচ টাকা ফেরত নেন নাই কিরে তোরা তো বারবার থেকে ফুলবানু তুই যাবি নাইলে এই সিলভারের জগ দিয়া বাড়ি মাইরা তোর মাথা দুই ভাগ করমো তোর জন্য আমি শান্তি মতো ব্যবসাও করতে পারতাছি না কাস্টমার লগে কথা কওয়ানোর সময় মুখ দিয়ে খালি মধু জরে আর আমার লগে খালি তিতা কথা ওই বরিশাল্লা বেড়ার লগে এত কিসের বাপ তোর চিনোস বেড়াতে দেশের মানুষ ভালো হয় সর্বনাশ করে বাঁকবো তাছাড়া বেড়ার বয়স তো মেলা কপালের সামনে চুল দিয়া টাক ঢেকে রাখছে ভালো মন্দ নিজের কাছে বেটার বয়স টাক এসব আমি দেখবো কে চা পান খাইবো টাকা দিব বাস আমার আর সর্বনাশ কি তোর মতো তা সর্বনাশের জায়রার ট্রেঞ্জার মাথার উপরে বৈশা রইছে হ্যাঁ শান্তি আছে হ্যাঁ জীবন তো এমনি তেজপাতা এই জ্যৈষ্ঠ মাসে বিয়া করব তুই প্রিপারেশন ল কি কি লাগবো ক মমি সিং থেকে বিয়ার বাজার করব রোজ রোজ তল লাগে ঘ্যান্টা ঘেন্টি মজা লাগে না তুই খুব জ্বালাস আমি জ্বালাই না আমার দোকানে তুই একটা মাসি দেখলে জইলে পুইরা যাস তরে আমি মইরা গেলেও বিয়ে করবো না আমি দরকার পড়লে বরিশাইলের লগে পালামু কি কইলি আরেকবার কো তোর আজকালে তো বেটা তিন দিন ধরে তোর দোকানের আশেপাশে ঘোরাঘুরি করে আমার মাথা গুলাম গরম করিস না কি করবি তুই টেনে তলে মাথা দিবি যা দেগা যা যা তোর এত পিড়িতে আমার সহ্য হয় না টেনের তলে মাথা দিব পরে আগে তোর পাইন্না দেশের আশিকের ব্যবস্থাটা করে লই ওই ওই মজনু খাড়া শুইনা যা শুইনা যা বিদেশে মানুষের লগে কাজে ফেসাদ করিস না কইলাম দিওয়ানা মজনুর গুসা হইছে একটু পরে তো আবার আইবি দোকানে পাগলা একটা যে কেমনে সংসার করমু কথায় কথায় গরম তেলে পানি পড়ার মতো স্যাত করে উঠে প্রত্যেকটা মানুষের শরীরের গঠন যেমন আলাদা তেমনি মনের গঠনও আর তাই ফুলমতি আর মজনুর ভালোবাসার প্রকাশটাও ভিন্ন ফুলমতি মজনুকে ভালোবাসে ওর ভালো যায় ওকে আপদ মস্তক চেনে বোঝে কিন্তু বিয়ে করার আগে সবকিছু গুছিয়ে নিতে চায় যাতে অভাব অনটন দুজনের মাঝখানে দেয়াল নিতে না পারে তাছাড়া ওরা দুজনই একা মাথার উপর কোনো ছায়া নেই সংসারের গাছটা এমনভাবে বুনতে হবে শত ঝড়ঝাপটাতেও ওদের আশ্রয়টা যেন থাকে মজনু এমনিতেই পাগল ওকে যদি ফুলমতি আরও উস্কে দেয় তাহলে আয় রোজগার ব্যবসা বাণিজ্য সব লাটে উঠবে জীবনটা তার সিনেমার মতো নয় ফুলমতি ক্লাস ফোর পর্যন্ত পড়েছে তাছাড়া বাবার কাছ থেকে সে অনেক কিছু শিখেছেও মজনুকে ফুলমতির মুখে কখনো ভালোবাসার কথা বলে না হয়তো সেজন্য মজনু এমন অস্থির বোধ করে তাছাড়া ফুলমতি মজনুর চেয়ে পনেরো দিনের বড় এই কথাটা বারবার ওকে মনে করিয়ে দেয় বলেও মজনু খুব বিরক্ত হয় অবশ্য বিয়ের পর ফুলমতি ওকে আর কোনো যন্ত্রণা দেবে না যে ছেলে ফুলমতিকে ভালোবেসে স্টেশনে জীবন কাটাতে পারে তাকে সব সময় কষ্ট দেওয়াটা ঘোর অন্যায় এসব ভাবতে ভাবতে সকাল গড়ি বিকেল হয়ে গেল অথচ মজনুর টিকিটিও দেখা যাচ্ছে না আচ্ছা গেল কোথায় ছেলেটা নিশ্চয়ই বাড়ি গেছে যাক বাড়ি ঘরেও তো এক আধবার উকি দিতে হয় নইলে ভিটে মাটি বারুভূতে লুটে নেবে কিন্তু আসলে মজনু গেল কোথায় এই কেডা কেটা রে কেটা যায় মুই সালাম আপনি স্টেশন ঘরের দিকে কই যান এত রাইতে আবার স্টেশনে ঘোরাঘুরি করতেছেন ভাই মতলবটা কি তো মোর এখন কথা বলার সময় নাই রাত দুইটার আগে মোর নিরাপদ জায়গায় যাইতে হইবে আপনি কি খুনের আসামি নাকি ভাই তা কি হ্যাঁ কে মোর সমস্যা অন্য জায়গায় এই চাই দেখেন এই গড়ি এই নাইট ঘড়ি নাইট ঘড়ি মানে আচ্ছা নাইট গরের গপ পরে হইব আপনি সত্য করে রাখুন তো ফুল বানু আপনারে কিছু বলছে হ্যাঁ কি ফুল বানু কিডা ওই যার দোকান থেকে সারাদিন চিনি ছাড়া চা খান মিস ফ্লাওয়ার সে কইবে নাকি তাই মাতারি খুব ভালো আমার ইচ্ছা এই একটা মায়া পাইলে বিয়া শাদী কইরা ঘর সংসার করতাম বুঝছেন আমনে তো ভাগ্যবান জ্যৈষ্ঠ মাসে বিয়া কইলেন না চারিদিকে যেমনে শিয়ালের উৎপাত শুরু হয়েছে কতদিন যে ভাগ্যবান থাকতে পারবো এটাই ভাবতেছি পাখিরে শিগল পরান নাইলে উইরে যাইবে আনে সুন্দরী মাইয়া গো মন বড় চঞ্চল হয় আপনি তো বিরাট জ্ঞানী এই কয়দিনে ফুলবানুর মনের চঞ্চলতা টের পেয়ে গেছেন ভালো ভাই ভালো তা নাইট ঘোরের গপ্পটা কি ভাই গপ্প পরে হনবে না নে এই নাইট ঘড়িটা নেবেন এই নেন আমনেরে উপহার দিলাম ভাইবা নিয়েন বিয়ার উপহার আরে আরে আপনি আমার কাঙ্গাল ভাবছেন আমি স্টেশনে পড়ে থাকি বইলা আমার ইজ্জত নাই শোনেন এই মজনু অন্যের দামি জিনিসে চোখ দেয় না আপনার নাইট ঘুরে আমি নিব কেন ভাইরে এই ঘড়িটা লইয়া মুই একটু পেরেশানির মধ্যে আছি এই স্টেশনের আগের স্টেশন মাস্টার রে এত খুঁজাখুঁজি করলাম কেউ কোনো উদ্দেশ্য দিতে পারল না আগের স্টেশন মাস্টারের লগে কি কাম আপনি তো মনে হয় খুব ভেজাইলা পাবলিক এত সুন্দর একটা ঘড়ি নিয়ে কি পেরেশানি ঘড়িটার মধ্যে পেরান আছে কি আপনার কি নিশা ভাঙের বদ অভ্যাস আছে নাকি গৌরীর প্রেরণ মানে বাপের জন্য এমন তো উনি নেই ভূত প্রেতের কথা তো হুলছেন নাকি ভূত প্রেত যদি সত্য সত্যই থাকতো তাহলে আমার চোহে অবশ্যই পড়তো সারা রাত একলা একলা স্টেশনে ঘুমাই কই এখন পর্যন্ত তো কিছু দেখলাম না নাইট ঘড়িটা লয়েন একটা রাত লগে থইন যা দেখবেন আমারে সকালে জানাইলে চলবে আনে তয় একটা কথা আরে কি আসাইছ আপনার ঘড়ি কি আপনি আমার জোর করে গসাইবেন নাকি এই নাইট ঘড়ি তো চুরির মাল হইতে পারে আচ্ছা এই নাইট ঘড়ির নাম কি নাইট ঘড়ি নাকি আপনি নাম দিছেন হায় হায় রে দুইটা বাইজে গেছে এই এই কে ভাই এমন দৌড়াইতেছেন কেন ব্যাপার কি মাথার দুষ আছে নি এমন আল্লাহ জাল্লা দৌড় দিল কে কি এক অদ্ভুত নাইট ঘড়ির গল্প শোনালো লোকটা মজুর ঠিক সুবিধার মনে হচ্ছিল না কেন জানি বারবার মনের ভেতর কু গাইছে লোকটা খুনের আসামি নয় তো কথা বলতে বলতে রাত দুইটার পর এমন যান প্রাণ দিয়ে হঠাৎ এলো পাথারি দৌড় মজরুর মনে সন্দেহ আরো বাড়িয়ে দিল না লোকটাকে চোখে চোখে রাখতে হবে একে তো ফুলমতির দিকে চোখ দিয়েছে তারপর ফুলমতিও বেশ মোলায়েম সুরে ভিনদেশি সালামের সঙ্গে কথা বলে বিষয়টা মঞ্জু সত্যি সহ্য করতে পারছে না ফুলমতিকে এবার সত্যি সত্যি একটু ভাব দেখাতে হবে সেও যে এত হেলাফেলা করার মতো লোক নয় সেটা ফুলমতিকে এবার বোঝাতে হবে মজনু মজনু এদিকে কি কোনো কাম আছে তাড়াতাড়ি ক আমার টাইম শর্ট কাম তো আছেই অত দূর থেকে গলা ফাটাইয়া কামের কথা কন যায় কাছে আয়। ক কি কাম পানি লাগবো কাল সারাদিন কই আসিলি এটা জরুরি কাজ ছিল চা খাবি দিমু কড়া পাত্তি দিয়া চা খাওয়ার জন্য ডাকছোস আমি চা খাওয়া সাইরা দিছি অ তাহলে শুরু বি ফিফটি ফাইভ জর্দা দিয়ে একটা খিলি পান খা আমি পান খাই না এ হাঁটা দিলি যে চা পান খাবি না খাইস না এই নে গজা খা মুখ মিষ্টি কর গজা খা মুখে আমার বিয়ে আর মিষ্টি স্বরূপ কাটি সালাম রে বিয়া করমু কথাবার্তা ফাইনাল আমিও রাজি তাই সবরে মিষ্টি মুখ করাইতেছি ঘুষের দোকান থেকে দুই কেজি গজা আনছি আই সারাদিন সব কাস্টমারেরে আমার বিয়ার গজা খাওয়ামো মিস ফ্লাওয়ার এইবার তুমি দেখবা ইউ সি এভরিথিং তোর একটা মাথায় উঠলে তুই ইংরেজিতে কথা কস না রে ওই খাড়া শুনবি তো যা পাগলারে তো আরো খেপাইয়া দিলাম দূর ভাবছিলাম ওর লগে ভালো কইরা কথা কমু ওর পুলা পাই না ওটা দেখা সেই মস্করাই কইরা ফালাইলাম ও মা আবার এই দিকেই তো আইতাছে দেখি ওই তোর পাইনা দেশের আশি ঘন কই রে কই গেলে পামো রে আমি জানি না আর জানলেও কমু না কেন আমার কে দিয়ে কি কাম কাম আছে তোকে বিয়া শাদী সলা পরামর্শ করবো তলে তলে এত এই জন্যই তো বেড়া আমারে কয় তোর মতো ভালো মেয়ে পাইলে ঘর সংসারই হইব ঘর সংসারই সুরাইতাছি আমি দেখ কি করি কি করবি তুই আরে আমি তো তোর লাগে করা করছি তুই মস্করা বুঝোস না স্যারা মজুমিয়া সব বুঝে বাঘার রাখালের গপ্পটা শুনোস নাই রোজ রোজ বাগাইছে আইছে মস্করা না এবার আসল বাগাইবো দেখ তো পাগলা কবে বুদ্ধি হইব তোর বুদ্ধির খেতা পুরি এই ভিনদেশি সালামের গত রাতে সন্দেহজনক কথাবার্তা আর আজ সকালে ফুলমতির এমন ইয়ার কি দুটো বিষয় মিলেই বজরুর মাথা খুব গরম হয়ে গেছে কেন জানি হঠাৎ করে মজনু বিগড়ে গেল সারাদিন পুরো এলাকায় সালামকে খুঁজে বেড়ালো আশ্চর্য লোকটা গেল কোথায় তার মানে বিয়ের ব্যাপারটা সত্যি মজনুর চোখ শকুনের মতো ওই লোক এই তল্লাটে যেখানেই থাকুক মজনুর চোখ এড়ানো অসম্ভব সত্যিই তাই সন্ধ্যের মুখে মজনু সালামকে পেয়ে গেল এবার রাত বাড়ার অপেক্ষা আসল খেলা জমবে গভীর রাতে আকি আকি এমন করতে আছেন কা মুই কি করছি মোর দোষ কি এটা তো কবেন আপনার দোষ গুণ জানি না খালি জানি বেশি বার বাড়লে ডাল পালা ছাড়তে হয় মোরে লইতেছেন কমে দুই হাত বাইন্দে ধইছেন ভালো কথা চোখ দুগ্গা খোলন যায় না দেখেন ভাই মুই কিন্তু খুনের আসামি না মোর সমস্যা এই নাইট ঘড়িটা লইয়া ওই ঘড়ির মালিক খোঁজ দেই মুই এত দূর আইয়ে পড়ছি আপনি যে কত বড় খুনি সেটা আমার চেয়ে বেশি কেটা জানে খালি মানুষ মারলেই খুনি হয় না আমার কইল যে আপনি খুন করছেন ভুল বানর দিকে চোখ অন্তরি চোখ তো তুলি নাই এইটাই বেশি ও কোন কি আপনি মতির দিকে চোখ দিয়ে মুকিল লেগা সে তো আপনারে নিয়ে স্বপ্ন দেখতে আছে মোর কোনো দোষ নাই ভাই মোরে সাইগে দেন মুই তো এমনি ভূতের নাইট ঘড়ি নিয়ে আদমরা ভাই ভাই আমনের হাত ধরি মুই চলে যামু এই ঘড়ির মালিককে পাইলেই এই এলাকা সারে দিমু কথা বেশি হইতাছে মুখে কাঠের ব্যাং দিয়ে দিমু খালি ও ও করবি চুপ ও ও ও হয় ও কি কর ও বাস এইবার নাইট করি বুক পকেটে নিয়ে আসমানে তারা গুনতে থাক ও রাইটারের এই লাইন দিয়ে মালে যাইব কাক পকেটের পাইব না ফিনিশ হয়ে যাবি মজনুর ফুল বানুর দিকে চোখ সাহস কত দুই কেজি গজা মিষ্টি মুখ বিয়া ঘর সংসার এইবার বুঝবো ঘু ঘু খুব ডরাইছে পাইন্না আশিক আরে দে আক্কেল তো জানি না ওই রেল লাইন পরিত্যক্ত ওই লাইনে কোনো ট্রেন মালগাড়ি কিছুই চলে না শালা মরণের সে মইরা যায় মই ডরটাই বেশি কাম করব সাইজ হয়ে যাইব কাল খুব বুড়ে গিয়া একেবারে বান্ধন খুললা বরিশালের গাড়িতে তুলে দিব নাকে খত দিয়া এরপর এলাকা থেকে বাগামো মজনুর এতদিনের একটা একটা করে খড় দিয়া বানানি সুখের বাবুই পাখির বাসা এক টানে হাতে নিয়ে নিতে চায় এত সোজা বেড়ালে কিছু কইতাম না কিন্তু একটা বিষয় খেয়াল করছি ফুল বানু ইচ্ছা করে আমার খেপায় এইবার আর একটু ডর মিস ফ্লাওয়ারে দেখাই দেব কালু কি রে মানুষ ইস্টিশনে উল্টা দিকে দৌড়ে কে ফুলবুক ট্রেনের নিচে মানুষ পড়ছে একেবারে তিন খণ্ড পাওয়ার মাথা নাই খালি বডিটা পড়ে রয়েছে হায় হায় কোন সময় এমন কাম ঘটলো আমগো স্টেশনে তো মানুষ কাটার দুর্নামা ছিল না চিনো চিনোস মানুষটারে কেডারে আমগো এলাকার কেউ না বিদেশে মানুষ নাম বলে সালাম বরিশাল্লা কি কস সালাম রে তো আমি চিনি মজনু করে রে দেখছস এখানে না মজনুরে তো দেখি নাই আমি গেলাম হ্যাঁ পাইলে তোমার দোকানে পাঠাই দিব না অন যাইতেছি যাইবা তুমি না না না আমি এমন কাটা মানুষ দেখতে পারবো না ভূত পেরেতেছে বিদ ঘুটে লাশাম বেশি রাই তুই যা ফুলবানু ফুলবানু শিগগিরি আমার লগে আমার খুব বিপদ কি হয়েছে তোর এমন করতেছস কে কি রে এত ঘামতাছস কে পানি দিমু সালাম রে আমি আমি কাল রাইতে রেল লাইনে বানছিলাম কিন্তু বিশ্বাস কর ট্রেন লাইনে না পুরাইনা লাইনটাতে বয় দেহানির লেগা ভাবছিলাম সকালে বান্ধন খুলে লই আমো কি কইতেছস তুই মানুষ মারছস এরে কি করলি তুই ওই বেটার তো কোনো দোষ নাই আরে কেন মারলি তুই আরে আমি সত্য কইতাছি এই যে আমার চক্ষু ছুঁয়ে কইলাম তোর তোর মাথা ধার দিয়ে কইতাছি পশ্চিম দিকে ফিরে আল্লাহর নামে কিরা কাটতাছি মরা বাপমার কসম বিশ্বাস কর সালাম রে আমি মারি নাই সবচেয়ে বড় কথা যে লাইনে যে কাটা পড়ছে সেই লাইনে আমি তারা বান্ধি নাই চুপ কর আস্তে কথা গো কেউ শুনবো অহন কি করবি আমার কিন্তু খুব ডর করতেছে কতবার তরে বুঝাইছি মজনু মাথা ঠান্ডা রাখ কোথায় কোথায় মাথা গরম করস তখন কি করবি থানা পুলিশ হইব দারোগারা কত পালি হয় জানোস না আমার ভবিষ্যৎটা তুই এমনি নষ্ট করলি মজনু আমি সত্য কইতাছি আমি সালাম পূব দিকে জঙ্গলের কাছে বানছি তুই ল দেখবি ওইখান থেকে পাশা থাকলে রেল শেষ রাইতে রাইতে অন্ধকার ছিল বেড়া দেখে নাই জানে না তাই ডরাইছে শোন তোরে কেউ দেখে নাই তো না তুই বিশ্বাস করছিস তো ফুলবানু আমি সালাম রে খুন করি নাই আমি জানি তুই খুন করতে পারস না তোর মুখে যতই চোটপাট থাকুক তোর ভিতরের মানুষটা হনো পোলা পান তুই ডরাইস না আর কাউরে কিচ্ছু কইস না অহন যা যেখানে লাশ পইরা রইছে সেখানে যা নাইলে মানুষ তোর সন্দেহ করব মনটার মধ্যে খুব অস্থির লাগতেছে ফুলবানু আমার জন্য একটা মানুষের যান চলে গেল আমি কত বড় পাপি কি করলাম এটা তোরে কইছি এখন যা যা আমার কোনো দোষ নাই আমি কি জানতাম ঘটনা এমন ঘটবো আচ্ছা কি সালাম রে মেইন লাইনে বাইন্দা রাখে নাই তো তোর লগে শত্রুতা কইরা এইটা তো ভাবি নাই তাইলে কি হইব আমার তো হাজত বাস হইব সালাম ট্রেনে কাটা পড়ার পর ফুলমতি আর মজনু ভীষণ ভয়ে ভয়ে ছিল কিন্তু না মজনুর জেল বা হাজতবাস কিছুই হলো না ছোট্ট স্টেশনে হঠাৎ করে এমন মানুষ কাটা পড়ায় খুব হইচই হলো ঠিকই কিন্তু কেউ কাউকে সন্দেহ করতে পারল না কারণ এই স্টেশনে সারাক্ষণই যে ভিড় বা নতুন মানুষের আনাগোনা হয় তা নয় যখন স্টেশনে ট্রেন আসে তার আগে একটু ভিড়ভাট্টা হয় তারপর সব এলাকার লোকজনই হাট বাজারের মতো এলাকা মাতিয়ে রাখে আর স্টেশনে মজনু কালু ভোলা নগেন এরা যারা কুলি বা মাল ওঠানামায় সাহায্য করে এদের সবাই চেনে এবং নারী নক্ষত্র জানে এরা আর যাই হোক ইচ্ছে করে কোনো মানুষকে মারতে পারে না সপ্তাহখানিক বিশ্বকাপ স্টেশনে খুব পুলিশের আনাগোনা ছিল তারপর আবার ছোট্ট স্টেশন তার নিজস্ব কায়দায় চলতে শুরু করলো এর মধ্যে গভীর রাতে মজরু ফুলমতিকে নিয়ে ওই জায়গাটাতে গেল যেখানে সালামকে সে ভয় দেখানোর জন্য বেঁধে রেখে এসেছিল তুই কি কোনোদিনই আমরা শান্তি দিবি না হাঁচার এমন করে হাত ধরছ যেন আমি আসামি ওই আস্তে হাট তোর জায়গাটা না দেখাইলে আমার শান্তি হইতো না আমি তো তোর কথা বিশ্বাস করছি নাকি এখন যদি কেউ তোরে আর আমার এক লগে দেখে সন্দেহ করবো না কেউ দেখবো না আইজ রাইতের মাল গাড়ি আইব না বালুকাতে বগি পড়ে গেছে লাইন কিলিয়ার হইতে বড় হইব স্টেশন মাস্টারের কাছ থেকে পাক্কা খবর পাইছি তুই আসলেই একটা পাগলা এমন ভুতুইরা জংলাডার কাছে মানুষ রাত করে আয় আর পাগলামি করুম না অন থেকে তোর মতো ঠান্ডা মাথায় চলার চেষ্টা করবো ভুল চুপ করতো কি ঠিক ঠিক ঠিক ঠিক ঘড়ির শব্দ শুনতাছস তুই তাই তো এটা সালামের নাইট ঘড়ি কি ঘড়ি তোরে কেডা কইছে এই ঘড়ির গপ্প সালাম আমার কাছে করছে কি করস আরে আরে যাস কই এইখানে আশেপাশে আছে নাইট ঘড়ি নাইট ঘড়িটা সালামের বুক পকেটে আছিল আমার আমার স্পষ্ট মনে আছে ওই যে দেখ ওই জায়গায় আমি সালাম রে বাঁধছিলাম ঠিক এখানে অথচ মরণ তারে কইটাই না নিছে ল স্টেশনে যাই আমার এখানে কেমন জানি লাগতাছে আরে না সালামের নাইট গড়িটা খুঁজ জানিয়ে যাই যদি গরির মালিকরে গড়িটা ফেরত দিতে পারি তাইলে অন্তত নিজের মনের কাছে পাপের বোঝাটা কমবো পাগলা কি তোর সাদেই কই তুই ঘড়ি তোর কাছে কেন নিবি মাইনটি সন্দেহ করবো না আরে মাইনছে কি জানে ওই নাইট ঘড়ি সালামের আর সালাম তো কাউরে কিছু কয়ও নাই দুত্তুরি ঘড়ির শব্দটা গেছে বন্ধ ইয়া কই যে পড়লো মজনু ওই দেখ রেল লাইনের শেষে মাথায় কেটা জানি সাদা জামা পরে বসে আছে ও মা গো মা ভূত কই কই কি কি করছ তুই কই কিছু নাই তো দূর তোর চোখে ঠান্ডা লাগছে হায় আমার লগে তোর চোখ ওই দেখ হাত ডাকতাছে কই ওই যে পাঁচ ব্যাটারি লাইট মারতাছি কিছু আছে তুই স্টেশনে যাবি না আমি দৌড় দিমু আবার আবার বুঝছস নাইট ঘুরে আওয়াজ দিছে এই এই মাথা থেকে এই মাথা থেকে আইতেছিল শব্দটা ওই যাইস না মজনু আমি একটু আগে সাদা কি যেন দেখছি তুই আয় তো আমার লগে এই যে এই তো পাইছি নাইট গড়ি বাবা ঘড়িটা তো খুব সুন্দর পরিত্যক্ত যে রেল লাইনে মজনু সালামকে বেঁধে এসেছিল সেখানে কেউই যায় না এই যে এত থানা পুলিশি ঝামেলা হলো ওরাও কেউ যায়নি পর্যন্ত মজনুর মনে হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন এলো আচ্ছা সালাম তো বলেছিল নাইট ঘড়িটা ভুতুরে তাহলে কি ভুতুরে ঘড়িটাই সালামকে পরিত্যক্ত রেল লাইন থেকে সচল রেল লাইনে এনে ফেলেছিল নাইট ঘড়িটা ভুতুরে হোক আর যাই হোক মজনু ঠিক করে নিয়েছে এই ঘড়ির আসল মালিককে সে খুঁজে বের করবে এবং সালামের অসমাপ্ত কাজটাও সেই শেষ করবে কারণ খুন সে নিজে না করলেও তার ভুলের জন্যই যে সালামের মৃত্যু হয়েছে এই কথা সে স্বপ্নেও অস্বীকার করতে পারবে না আমরা যতই নিজেকে অন্যের কাছে সাধু প্রমাণ করি না কেন দিন শেষে বিবেকের কাঠগড়ায় দাঁড়ালে পাপের বা ভুলের ছায়া নিজের সঙ্গে মিশে থাকে মনে মনে মজনু পুরো এলাকায় খোঁজ করেছে নাইটখড়িটা কার হতে পারে না এমন কোনো শৌখিন মানুষ এ তল্লাটি নেই এত সুন্দর একটা ঘড়ি ব্যবহার করতে পারে ঘড়িটা সুন্দর কিন্তু সারাদিনই ওটা বন্ধ থাকে রাত দুইটার পর হঠাৎ হঠাৎ টিকটিক শব্দ দেয় এবং তখন ঘন্টা মিনিট আর সেকেন্ডের কাটা একসঙ্গে ছুটতে থাকে সাধারণত ঘড়ির ঘন্টার কাটার যাতায়াত খুব একটা চোখে পড়ে না অথচ এই নাইট ঘড়ির সবই কেমন যেন উল্টো পাল্টা তবু উল্টো পাল্টা হলেও ভালো ছিল কিন্তু এই নাইট ঘড়ির তো মনে হচ্ছে অন্য কোনো সমস্যা আছে আর সেই সমস্যাই হঠাৎ মজুর চোখে ধরা পড়ল আরে কেডা না কেডা তুমি কি কে তুমি তোমার মাথা কই বডিটা বডিটা এমন হয়েছে কেমনে ট্রেনে কাটা পড়ছে মোর নাইট গড়িটা কমবে নাইট গড়িটা আমার কাছে খালি এটা ঘড়ির মালিকের কাছে পৌঁছে দিব আপনি মানে মাফ করে দিন ভাই দাদা আমি রাইকেন না ভাই আমি আমি এতক্ষণ স্বপ্নে দেখছি আমার ঘড়িটা দে কেডা তুমি এই নাইট ঘড়ি কি তোমার আমার ঘড়ি এটা আয় আমার সাথে আয় আমার কবরে ঘড়িটা দিয়ে যা আয় কবরে মানে তুমি কি মানুষ না মরা মানুষ আমি মানুষ না মরা মানুষ সেটা তো এটা রোজ দেখতে পাবি আমি মানুষ আমার একজন খুন করে ওই জংলাটাতে বুঝতে রাখছে আমার ঘড়িটা দে না আরে গেল কই ম্যাডা না নাইট ঘড়িটা তো সত্য সত্যই বুতুরা ঘড়ি কি করবো ঘড়িটা পুষ্করিতে ফালা দিব কিন্তু আমি তো ঘরের মালিকরাই খুঁজতেছি নাইট ঘড়িটা নিজের কাছে রাখার পর মজনু নানা রকম দুঃস্বপ্ন দেখছে কখনো আবার অস্পষ্ট একটা নারী মূর্তিকেও দেখছে একে কে লোকে প্রেতাত্মা বলে নারী মূর্তিটা নাইট ঘড়ি চাইতে আসে মধ্যরাতে যখন ঘড়িটার টিকটিক শব্দ হয় তখনই মেয়েটা আসে আবার কোথায় যেন মিলিয়ে যায় শব্দটা থেমে যাওয়ার সাথে সাথে এর মধ্যে আবার একদিন সালামের মাথা ছাড়া বডিটাও স্বপ্ন দেখেছে মজরু কি যে হচ্ছে ওর সঙ্গে কিছু বুঝতে পারছে না ঘটনাটা যদি শুধু স্বপ্ন বা দুঃস্বপ্ন পর্যন্তই থাকতো তাহলে চিন্তা ছিল না কিন্তু এ তো দেখছি নতুন উৎপাত দিন দুপুর রাত সন্ধ্যা যখন তখন মাথা ছাড়া একটা বিদঘুটে বডি মজরুর সামনে এসে দাঁড়িয়ে থাকে আর নাইট ঘড়ির টিকটিক শব্দ হতে ছায়াময় সে মৃত নারী যে কিনা অনুনয় বিনয় করে একটা কথাই বলে নাইট ঘড়িটা আমার আমার কবরে ওটা রেখে এসো কিন্তু এই মেয়ের কবর কোথায় সেটা তো মৌচু জানে না আর মৃত মেয়েটার সঙ্গে একা একা মধ্যরাত্রে কবর খুঁজতে যাওয়ার সাহস মঞ্জুর সত্যিকার অর্থে নেই আগেও এত ভীতু ছিল না যখন তখন সালামের মাথা আর থ্যাতলানো বিহীন বডিতে দেখতে পাওয়া শুরু করেছে তখন থেকে কেমন যেন হয়ে গেছে মজরু যতবারই মজরু নাইট ঘড়িটা কোথাও ফেলে রেখে আসতে চায় ততবারই ঘড়িটার কিছু না কিছু মজরুর বুক পকেটে আটকে যায় ভালো ঝামেলায় পড়েছে মজরু কাউকে কিছু বলতেও পারছে না হয়তো যেন দিন দিন বেড়েই চলেছে একা স্টেশনের ঘুমানোর দম যেন মজরু ফুরিয়ে গেছে অবশেষে নাইটঘরের বদলতে মজরু আর ফুলবতির বিয়েটা হলো কারণ মজরু একা একা থাকতে ভীষণ ভয় পায় বেচারা একা থেকে দোকা হলো ঠিকই কিন্তু বিক্ষোটে ভয়টা কি কমল বরং নতুন এক মজনু হয়েছে গরিব আসতেছে পায়ের কাছে সাদা জামা পরা কেডা এইডা নাইট গড়ি নিতে আইছে তোরে খুশিলাম না কি করবি নাইট গড়ি দিয়া দে আম করে মাফ করেন আমরা কোনো দোষ করি নাই এই নেন আপনার না নাইট ঘড়ি এই ঘড়ি দিয়ে কি করবো আমার সাথে আয় আমার কবরে দিয়ে যা আমাকে কবরে দিয়ে যা আপনার কবর তো আমরা চিনি না চল আমার সাথে চল চলেন তোর মাথা ঠিক আছে পেতনির লোকে রাইট করে বাইরে ভাসবি গার মট ক্যারে লেনে ভালো থিব সকালবেলা সালামের অবস্থা হইব রোজ রোজ ডরা নিছে খুঁজার ডরটা ভাঙ্গনি দরকার আমার সাথে আয় নাইট ঘড়ি বন্ধ হয়ে যাবে তো নাইট ঘড়িটা দিয়ে দে আমার হাতে কি করবি মিলে বন্ধ করবো আমি এই ঠিক টিক এ চাচা চা বন্ডটি দিমু এক খান কলা দিয়া খান ও মাগো কি হয়েছে রে ফুলি এমন করে চমক খালি কে কেডা আপনার পিছনে কই কেডা কি দেহস আরে বেড়ি ভুল দেখছস আমার পিছনে তো কেউ নাই আছে আছে আপনি জানেন না আপনার পিছনে একজন দাঁড়াই আছিল ফুলবু তাড়াতাড়ি আসো মজনুরে কারা জানি পুরানো রেল লাইনে বাইন্দা থুইছে বলে কি কইতেছস কি কথা বলতা বল ওরে কেটে বানবো আমি খবরটা দিতে এলাম চালাই আয়ো খুব বিষ লাগলো আমরা রিক্সা স্টেশনে কেড়া জানে এই ভিনদেশি মানুষটা ট্রেনে কাড়া পড়ার পর থেকে স্টেশনে দুষ লাগছে বলবো চাচা দোকানে একটু বসেন ও ঝাপ নামাইতে গেলে দেরি হইব আমি আমি কালো লগে গেলাম তোরা যা আমি আসছি ক্যাশ চাবি লয়ে যা কি কোন চাচা বিপদের সময় আপনি আছেন না থাকেন রে আমি খুব ডরেছি কেমনে কি হইল তুই না মনু সিং যাবি কইলি এইখানে কেন আইছিলি আমি জানি না কিছুই করতে পারি না দুপুরের ভাত খেয়া তুই দোকানে এলি আমি একটু বিছানায় গড়াগড়ি করতেছিলাম চোখটা একটু লাগছে স্বপ্নে দেখতাছি সালামের লগে রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে কথা কইতাছি হ্যাঁ? স্বপ্নটা বুঝতেই পারতাছিলাম না মনে হইতাছিল সত্য করতাছে স্বপ্নের মধ্যে হাইটটা এত দূরাইছস জানি না তো হঠাৎ দেখলাম রেল লাইনের উপরে ওই মাইয়াটা বসে আছে চোখ বড় বড় করে কইতাছে নাইট ঘড়িটা বাইঙ্গা মস্ত বড় ভুল করছস এরপরে ধরফরায় ঘুম ভাঙতে দিই রেল লাইনে খেটা জানে আবারও শক্ত করে বাইন্দা রাখছে শরীরের শক্তি দিয়া চিল্লাইতেছিলাম নগেন বলে আমার গলা শুনছে এরপর দৌড়ে আইছে সবেরে খবর দিছে আমি তো আনছি নাইট ঘুরি ও কি হইব তোরে যদি আবারও রেল লাইনে মাইন্দা তো আরে কিছু হইব না কান্তা সুসকে ব্যাগ খেল বুঝনু তুই আমার খালি ডর দেখাইতি না যাইডা ট্রেনের তলে মাথা দিবি আমার কেন জানি খুব ডর করতেছে তোর কিছু হইলে আমিও টেনে নিচে লাভ দিব কি যে কস কিছু হইব না ল মমিন সিংহে বড় ঘরের দোকানে গিয়ে নাইট ঘড়িটা ঠিক করে আনি ল তো ল ও নিজাম মমিন সিংহে ট্রেন আসুক অন্য দেড় ঘন্টা টাইম আছে ট্রেন লাগবো না তুই বাসে ল ময়মনসিংহ শহরের বড় ঘড়ির দোকানে ফুলমতি আর মজনু ভাঙা নাইট ঘড়িটা নিয়ে এলো ঘড়িটা অনেকটা স্টপ ওয়াচের মতো ছোট গোল শেপের ঘড়ির ছোট্ট হুকের সঙ্গে একখণ্ড মোটা সোনালি রঙের চেইন সোনালি রং এখনো চকচকে নিশ্চয়ই চেনের বাকি অংশটা ছিঁড়ে গেছে দোকানদার বলল ঘড়িটা খুবই দামি এবং অনেক পুরনো এরকম অ্যান্টিক ঘড়ি আজকাল দেখাই যায় না ঘড়িটা নষ্ট জেনে উনি কিনতে চাইলেন দোকানে সাজানোর জন্য এই ঘড়ির সব পার্টস এখন আউট অফ মার্কেট কোনোভাবেই নাইট ঘড়ি ঠিক করা গেল না তবে অ্যালার্মটা কিভাবে যেন ঠিক হয়ে গেছে হয়তো ওদের চেষ্টায় এখন শুধু ঘড়ির ঘন্টার কাঁটাটা আছে মিনিট আর সেকেন্ডের কাঁটা দুটো ভেঙে কোথায় যে পড়েছে ওরা খুঁজে পায়নি নাইট ঘড়িটা যে সারাদিন বন্ধ থাকে শুধু রাত দুইটার পর একসঙ্গে তিনটা কাঁটা সমেত দ্রুত গতিতে চলে সে কথা ওরা দোকানদারকে বলল না অ্যালার্ম বাজছে এতেই ওরা খুশি কিন্তু জগৎ সংসারের দৃশ্যের বাইরেও যে অদৃশ্য একটা খেলা চলে সে খেলার শেষ কোথায় সে খেলার সঙ্গে বিস্ময়কর নাইট ঘড়ির টিকটিক অ্যালার্মের কোনো যোগসূত্র সত্যি কি আছে নাকি পুরোটাই মজরু আর ফুলমতির বিভ্রম কোনটা কারণ এবার যা ঘটছে এর নাম কি কিরে মজনু তোর হইছে কি কি করতাছস সগ্গই তোর বট গাছের আগায় দেখতেছস না মাল টানতাছি বাপরে কি কি আছে রে কন্টেনারে এত ভারী কে রে কন্টেনার মাল তোর সবকু ঠিক আছে তো তোর পিছনে তো কিছুই নাই তোর স্টেশন মাস্টার খুঁজতেছে আমরা দুই চালান মাল নিয়ে গেলাম তোর মাল গাড়িটার বগি অন্তরী দরাই রইছে কি কস আমি তোর বগির মাল নামাইছি এই কি এইসব কি এইটা তো সালামের মাথার পাও ছাড়া লাশ আর এটা তো নাইট ঘড়ির মালকিনের লাশ এইটা কেমনে সম্ভব আমি এতক্ষণ ধরে দুটা লাশ টানতেছিলাম কি হয়েছে তোর মজনু কি কইতাছিস এই দেখ এমন করস কে রে এই দেখ দেখ দুইটা লাশ দুইটা লাশ আমার পিড়িতে বাড়ি যা ল আমার লগে কই যাইতাছো সাত রাইতে লাশ দুইটা স্টেশন থেকে টাইম না রেল লাইনে ধুয়ে আসি দিন ধরে দেখতাছি তোর মাথা মস্তক আওলা হয়ে গেছে কি একটা নাইট ঘড়ি আলগা বিপদ নিজের খান্দে জুড়াইলি মরার ঘড়ি ভাঙিও শান্তি নেই কি যে হইল মানুষটার সব দোষটা আমারই কয়দিন আগে মানুষটা এত ভীতু আসিল আর এত সাহস কেমনে পাইল রাত হইলে নাইট ঘুরির বাজনার লগে লগে স্টেশনে গিয়ে পড়ে থাকে আমি কি করবো এখন এতক্ষণ হইলে আইতাছে না কে না যাই না জানি এবার ডরায় একটা অ্যাক্সিডেন্ট ঘটায় স্টেশনের কাছে ঘর নিয়ে আমার হইছে বিপদ এত কইরা কইলাম গেরামে লও না রিনে শব্দ ছাড়া তার বলে ঘুম হয় না কি করতেছস তুই আর কইস না ফুলবানু আর একখান মানুষ রেলগাড়িতে কাটা পড়ছে দেওস না কি অবস্থা লাশটারে নিয়ে যাইতাছি কি ভয়ঙ্কর কেমনে হইলো আর তুই এখানে কে মাইনসে তো ভাবু তুই খুন করছস মাইনসের বাবা বাবি রে মজনু দাম দেয় না সারা জীবন রেলগাড়ির মাল টানছি অঞ্জন কপালে ট্রেনে কাটা লাশ টানাটানি চাকরি পাইছি তখন আর কি করুম ক বাড়িত মজনু তোর মাথা খারাপ হয়ে গেছে আমার ডর করতেছে এত মানুষ তো বিশকা স্টেশনে কোনোদিন কাটা পড়ে নাই অত কথা না কয়ে আমার একটু সাহায্য করতো তিনটা লাশের ওজন কম নেই তিনটা লাশ মানে সত্য সত্যি তুই তিনটা লাশ দেখতেছোস ওয়াল্লাহ ওই যে সালামের লাশ নাইট করির মাইয়ার লাশ লোক একটা নতুন লাশও তো ওয়াল্লাহ সে রাতে মজনু আর ফুলমতি একসঙ্গে তিনটা লাশ টেনে স্টেশনের বাইরে ওই পরিত্যক্ত রেললাইন পর্যন্ত গেছে নতুন যে মানুষটা ট্রেনে কাটা পড়েছে সেও আছে না মজরু বা ফুলমতি কেউই লোকটাকে চিনতে পারল না আশ্চর্য অচেনা মানুষটা আর কোনো জায়গা পেল না খুঁজে খুঁজে এই বিষয়কার স্টেশনেই কাটা পড়তে হলো কিন্তু এর চেয়েও বিস্ময়কার ঘটনা মঞ্জুর জন্য অপেক্ষা করছিল ভোরের দিকে দুজনে ঘরে ফিরে ঘুমিয়ে গেল অথচ সকালের পাখিদের সমস্ত কোলাহল ছাপিয়ে অন্যরকম এক ভয়ঙ্কর কোলাহল যেন মজুর ঘরের দরজা ভেঙে ফেলছে কি ব্যাপার স্টেশনে ডাকাত পড়ল নাকি ওই তো কালু নগেন বলা চাচা স্টেশন মাস্টার সবাই এক লগে কি হয়েছে ফুলবু রেলগাড়িতে কাটা পড়ছে রে মজনু কি কোথাছিস তুই স্টেশন মাস্টার কি কয় হয় সাত সকালে নিশা ভাঙ করছেন নাকি হাই তাড়াতাড়ি আয় কোন গাড়িতে দিয়ে কাটা বললো এইটাই তো বুঝতাছি না মাল গাড়ি যাওয়ানোর পরে খালি ইঞ্জিনের বগিটাই এই লাইনে চলছিল বিষখা স্টেশনের অভিশাপ লাগছে মাস্টার আমি তো রাইত বইরা স্টেশনে আছিলাম ফুলবানুও লগে আছিল আমি কি এমন পাপ করছি রে মামুদ আমার মতো এদিনের সব তুমি কায়রা নিলা ধর এ পানি আন পানি আন ও তো ফিট হয়ে গেছে সময়ের সাথে সাথে বিশ্বকা স্টেশনের অনেক পরিবর্তন হয়েছে ছোট্ট এই বিশ্বকা স্টেশন আরও পরিপাটি ও গোছানো একটা স্টেশনে পরিণত হয়েছে শুধু পরিবর্তন হয়নি ফুলমতির চায়ের দোকানটার অবিকল একই রকম আছে টিনের ছাপড়া ঘরের মতো এখন দোকানটা মজনু চালায় চা পাউরুটি কলা বিস্কিট আর লাল কাপড়ে ঢাকা গাঢ় পাহাড়ের লোকাল ছোট ছোট পান সঙ্গে রতন জর্দা চমন বাহার অথবা কারো কারো পছন্দের সুরভি ফিফটি ফাইভ জর্দা মজনু আজও সিগারেট বিক্রি করে না এখন স্টেশনের আশেপাশে পাকা দালান ঘরের চা স্টল রয়েছে ব্যাঙের ছাতার মতো অথচ ফুলমতি চায়ের দোকান এখনো জমজমাট মজনু এখন আর ট্রেনের বা মালগাড়ির মাল টানে না তবে মধ্যরাতে নাইট ঘড়ির অ্যালার্ম বাজলেই লাশ টানে এখনো প্রতি বছর দু একটা করে মানুষ এই স্টেশনে কাটা পড়ে আর কিভাবে যেন কাটা লাশের খবর সবার আগে মজনুই পায় লাশের সংখ্যা যত বাড়ছে লাশ টানার কাজ মজরুর জন্য তত কঠিন হচ্ছে কি রে শরীরে শক্তি নাই চলে আস একলা টানুন যায় বয়স হয়েছে না শৈলের জুয়ানি আছে তার উপরে তুই গাড়ে বসে থাকস সরকার থেকে লাশটা আমার লগে তুই না কইতি টেরিনের তলে মাথা দিয়া মইরা তুই ভূত হইয়া আমার ঘাড়ে বসে থাকবি দেখ কেদা কার ঘাড়ে বসে রইছে সারা জীবন আমি তোরে জ্বালাইছি অন মইরা ভূত হইয়া তুই আমার জ্বালাবি জ্বালা বিশ্বকার সবাই এখন নাইট ঘুরির গল্পটা জানে তবে নাইট ঘড়ির রহস্যময় মূল গল্পটা কেউ উদ্ধার করতে পারেনি ঘড়িটা আসলে কার ছিল ঘড়ির মালিকের সঙ্গে সালামের কি সম্পর্ক ছিল সালাম কিভাবে নাইট ঘড়িটা পেয়েছিল সেসব গল্প এখানকার মানুষ নিজের নিজের মতো কল্পনা করতে করতে এখন হাল ছেড়ে দিয়েছে পৃথিবীর অসংখ্য অমীমাংসিত রহস্য ঘটনার মতো নাইট ঘড়ির রহস্য গল্পটাও অমীমাংসিত সবাই মজরুকে বলে নাইট ঘড়িটা পুড়িয়ে দিতে বা দূরের কোনো গভীর স্রোতস্বিনী নদীতে ফেলে দিতে কিন্তু মজনু নাইট ঘড়িটা ফেলে না ওর বিশ্বাস নাইট ঘড়িটা ফেলে দিলে ফুলমতির আত্মাকে সে আর দেখতে পাবে না এই পৃথিবীতে ওর কেউ নেই ফুলমতি ছাড়া মজনু চায় না মধ্যরাতে ফুলমতির সঙ্গে কথা বলা থেকে বঞ্চিত হতে যতদিন সে বাঁচবে লাস্টানের কুলগিরি করুক তাতে আপত্তি নেই কিন্তু ফুলমতির আত্মা ওর ঘাড়েই চেপে বসে থাকুক এটাই ওর শান্তি এসব শুনে অনেকে মজরুকে দিওয়ানা মজরু ডাকে আর এর মধ্যেই হঠাৎ একদিন মজনু স্টেশন মাস্টার তোর যাইতে কইছে অন কেমনে যাবো কি কামে জানোস কিছু তো কইলো না তো স্টেশন ঘরে শহরে মানুষ বসে রইছে দূর আবার কি বেহুদা পেশাল কেন জানে একটা চা দে খুব জরুরি একখান গুরান দিয়ে আমি দোকানে বইতাছি আমার ডাকছেন বলে মাস্টার হ এই যে উনি মজনু মজনু আয় আয় এরা সব ঢাকার রেডিও অফিস থেকে আইছে তোর ইন্টারভিউ লইব আমার কি ইন্টারভিউ আমি কি মন্ত্রী মিনিস্টার হইছি আরে বেটা তোর নাইট কুরির গল্পটা শুনতে আইছে বুঝস না কেন এক কান দুই কান কইরা ঢাকা শহরে খবর চলে গেছে তুই কথা ক আমার কাম আছে আমি গেলাম দেখুন ভাই আমরা প্যারানর্মাল মানে রহস্যময় বিষয় নিয়ে প্রোগ্রাম মানে অনুষ্ঠান করি আর কি আমরা খবর পেয়েছি আপনার কাছে একটা ভুতুরে নাইট ঘড়ি আছে যেটা মধ্যরাতে বাজে এবং বাজার সঙ্গে সঙ্গে কেউ একজন ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করে আপনারা শহরের শিক্ষিত মানুষ হয়ে এসব গাঁজাখুরি ভূতের গপ্প বিশ্বাস করেন দেখুন জগতে রহস্যময় ছায়াময় একটা জগৎ অবশ্যই আছে আমরা সেটা জানি বুঝি কিন্তু সবাই সে জগতের সন্ধান পায় না আপনি পেয়েছেন দেখেন ভাই আপনাকে মোটা মোটা বই পুস্তকের ভারী ভারী কথা আমি বুঝিও না বুঝতে চাই না আমার কাছে কোনো রহস্য গল্প টল্প নাই এইসব গ্রামগঞ্জের উড়া খবর বাহতাবাজি কি বলছেন আপনি দেখুন প্লিজ আপনি আমাদের একটু হেল্প করেন সাহায্য করেন আমরা জানি আপনার কাছে একটা নাইট ঘড়ি আছে কাইন্ডলি দয়া করে ঘড়িটা একবার দেখাবেন আরে কি আর চাইছো আমি নাইট ঘড়ি কই পামু আমার কাছে কোনো নাইট ঘড়ি নাই রে ভাই প্লিজ গল্পটা বলে একটু হেল্প করেন না ভাই আমি কেমনে আপনারে বানায় গল্প করে হেল্প করুম কন্ত একটা হেল্প করতে পারি আপনি আমার দোকানে লন ডাবল চিনি আর পাত্তি দিয়া করা ফাঁস গেলাস চা খাওয়া পারুম এইটা ছাড়া আর কোনো হেল্প আমি আপনার করতে পারুম না আপনি চলে যাচ্ছেন যে দোকানে আরেকজনের বসে আইছি আপনাকে আমরা অনেক টাকা দেব <laughs> বাইরে আপনারা তো উচ্চ শিক্ষিত অনেক জ্ঞানী গুণী বইয়ের বাড়ি বাড়ি কথা কইতে পারেন আমার মতন গরিব কুলি আর চায়ের দোকানদারের কাছ থেকে একখান বাড়ি কথা শুনেন কিছু মনে করেন না মেলা টেগা রহস্যময় গল্প নাইট গড়ি আরো কি সব জানি কইলেন এই সবের চেয়েও আমার কাছে আমার বিশ্বাসটা বড় ট্যাগার কাছে আমি আমার বিশ্বাস বেচা কিনে করুম না এ কি আপনারা এখনও আছেন দেখি তারপরে ইন্টারভিউ কেমন এলো আপনাদের মজনু মিয়া তো একটা কথাও বললো না নাইট ঘড়ি সম্পর্কে বরং উল্টা অস্বীকার করলো ওর মাথাটা আধা পাগল হইয়া গেছে দিনের বেলায় ভালোই থাকে কিন্তু ওই যে রাইতের বেলায় নাইট ঘড়ি নাইট ঘড়ির টিকটিক শুনলেই মজনু অন্য জগতে চলে যায় আপনি যে বললেন রাতের বেলা উনি লাস্ট ট্রেনের স্টেশন থেকে পরিত্যক্ত রেল লাইনের দিকে নিয়ে যাই এটা কি সত্যি অবশ্যই সত্যি আপনারা পুরো এলাকাবাসীর লোকে কথা কন তাতে আমাদের লাভ কি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তো আমরা প্রোগ্রাম করতে পারবো না তাই না আপনি আরেকবার একটু দেখেন না চেষ্টা করে আমরা ওনাকে টাকা অফার করেছিলাম আপনি না হয় একটু বাড়িয়ে দিন টাকার পরিমাণটা কিন্তু প্লিজ ট্রাই করেন গল্পটা আমাদের ভীষণ দরকার এই তো ভুলটা করলেন টাকা পয়সার লেনদেনে কেন গেলেন এই জন্যই ও আরো বিগড়েছে বুঝছি এক কাজ করেন স্টেশন ঘরেই থাকেন গভীর রাতে যখন মাল টানার শব্দ পাইবেন তখন মজনুর পেছন পেছন পরিত্যক্ত রেল লাইনে চলে যাবেন যদি কিছু দেখতে পান সেটা দিয়েই গল্প বানাইলেন আচ্ছা মজনু নাইট ঘড়িটা আপনি দেখেছেন কখনো না এলাকার কেউই দেখেনি শুধু ওর বউ ফুলমতি দেখছিল আর ময়মনসিংহের এক ঘড়ির দোকানদার বলে দেখছিল যে দেখছিল সেও মরে গেছে আশ্চর্য যে নাইট ঘড়ি নিয়ে এত গল্প এত মাতামাতি সেই ঘড়িটা আপনারা কেউ নিজের চোখে দেখেননি পর্যন্ত স্ট্রেঞ্জ এ স্ট্রেঞ্জ বইলেই তো আপনারা এত দূর থেকে নাইট ঘড়ির খোঁজে আসছেন আপনি কাউকে বলেন পরিত্যক্ত রেললাইনটা আমাদের দেখিয়ে দিক আমরা আগে ওখানে পৌঁছে লুকিয়ে থাকবো আচ্ছা আপনাদের মর্জি এ কালু কালু এ এদিকে আয় তো একবার যান কালুর লগে যান ওইখানে আমরা এখানে কি এইখানে এত রাইতে মানুষের আনাগোনা নিষেধ জানেন না আপনি কি মানুষ না আরে এই তো আপনার নাইট ঘড়ি টিকটিক করছে আপনি আমাদের সাথে মিথ্যা বলেছেন কেন এখান থেকে চলে যান চলে যান যাবো একবার নাইট ঘড়িটা আমাদের দেখান তারপর কে কথা বলে কে কেন আপনার আপনার গাড়ির উপর কে বসে আছে oh my God Save us! আমাকে নিয়ে যা পরদিন শহরে দুই আগন্তুকের কাটা লাশ পাওয়া গেল রেল লাইনে এ আর নতুন কি সবাই বলা বলি করে বিশোকা স্টেশনে অভিশাপ লেগেছে কিসের অভিশাপ তা ঠিকঠাক বলতে পারে না তবে লাশের সংখ্যা যত বাড়ছে মজরুল লাশ টানার কাজ ততটাই কঠিন হচ্ছে সময় রেলগাড়িতে চড়ে এখন মজরুর বয়স প্রায় শেষ বগিতে পৌঁছেছে অথচ আজও কেউ মজরুর কাছ থেকে সেই অদ্ভুত নাইট খড়িটার সন্ধান পায়নি চোখে দেখা তো দূরে থাক অধেকা অদৃশ্য নাইটঘড়ির রহস্য বিশ্বকাপ স্টেশনবাসীর কাছে অতটা অর্থবহ নয় যতটা মজরু মিয়ার কাছে তারপরও লোকাল মানুষ বিশ্বকাপ স্টেশনকে প্রায়ই বলে দিওয়ানা নাইট নাইটঘড়ি স্টেশন নামটা ভারী অদ্ভুত কিন্তু তবুও কেন জানি মনে হয় সময়ের সাহসী দাবিতে কোনো এক সময় হয়তো বিশ্বকাপ স্টেশনের নাম সত্যি সত্যি বদলে হবে নাইটঘড়ি স্টেশন আচ্ছা নাইটঘড়ি স্টেশনের কোনো রহস্য ঘড়ি কি থাকবে যে ঘড়ির ঘন্টা মিনিট আর সেকেন্ডের কাটা একসঙ্গে চলবে আর মধ্যরাতে বেজে উঠবে